হাদিসের বাসায় আমার নবী বলে ও সাহাবাই কেরাম দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন জান্নাতের বাগান পাও ওই জান্নাতের বাগানের মধ্যে বসবা সাহাবাই কারাম জিজ্ঞাসা করে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগান কই আমার নবী বলে হালাকুল যেখানে নবীজির হাদিস শরীফের বাণী যেখানে কোরআন তালোয়াত হয় যেখানে জিকির আজকার করা হয় যেখানে কোরআন নবীজি বলে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলে জান্নাতের বাগানের মধ্যে বাগানের মধ্যে বসবো ফল আবার কি কি ফল আমরা খাবো আমার নদী ডাকিয়া ও সাহাবাই কারাম গাছের বাগানের মধ্যে বলবা তুমি বলবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার হচ্ছে জান্নাতি ফল ধরে বলেন বলে খাবার দুই প্রকার একটা হচ্ছে জিসমানি খাবার আরেকটা হচ্ছে রুহানি খাবার বলে দেশমানি খাবার কি মাছ ভাত পলাও কোরমা ফল ফারেকা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ যত পদের দুনিয়াবি খাবার আছে এই খাবার গুলা হচ্ছে জিসমানি খাবার এই খাবার গুলা খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর রুহানি খাবার কি জানো রুহানি কোরআন তেলাওয়াত করা জিকির করা তাসবিহ তালি আদায় করা নামাজ আদায় করা জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই না জান্নাতের বাগানের মধ্যে যদি খালেস নিয়তে বসে পারো ওই খালেস নিয়তে বসার কারণে আল্লাহ তালা বান্দার জীবনের গোলা গোলা মাফ করে দিবে জোরে বলেন সোবাহ আল্লাহ কোটায় করিম ইয়া আলাহাল আলামিনাই বেনিয়াজ দিন দুনিয়া মে হমারে কার সাজ হম গুনাহগার আওয়ার তু গফার হাই হম্বরে আই বসে তু সন্তার হাই তু আকা हमको जूता है करे जिसको चाहे दे जिसे चाहे না দে জোরে বল আল্লাহুম্মা আমিন ও বন্ধুরা